মসজিদের সামনে দিয়ে হাইতে যাই মসজিদে নামাজ পড়ে মসজিদ আমার জন্য বদুয়া করেছে ফেরেস্তারা আমার জন্য বদুয়া করেছে আল্লাহ মসজিদে না গিয়ে আমি আমার কাছে চলে গিয়েছি আল্লাহ আর শাহজিন থেকে তুমি কত নারাজ হয়েছ আল্লাহ আমার উপর তুমি কোন সন্তুষ্ট না হয়েছ আল্লাহ কত মানুষকে আঘাত দিয়েছি আল্লাহ কত অলির মনে কষ্ট দিয়েছে আল্লাহ আয় আল্লাহ কোরআনের সাথে কত বিয়াদবি হয়ে গেছে আল্লাহ মাদ্রাসার সাথে কত বিয়াদবি হয়ে গেছে আল্লাহ সকল গুণাকে স্বীকার করে তোমার দরবারে হাত কেন করে ধরেছে আল্লাহ আল্লাহ তুমি আমাদের জীবনের গুণা তুমি মা করে দাও আয় আল্লাহ জারি রে আল্লাহ আমাদের মতটা কেমন হবে আল্লাহ সাকারাতুল মতের কষ্ট তো সহ্য করতে পারবো না আল্লাহ আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে আল্লাহ সমস্ত আম্বিয়াকরাম আল্লাহ সোহাদাও আয় আল্লাহ তোমার আউলে কারামের আমাদেরকে তুমি মত আমাদেরকে দান করে দিও আল্লাহ আয় আল্লাহ রব্বুল আলামিন সাদা কাপড় যখন পরিয়ে দেবে নামাজ তো যখন শেষ হয়ে যাবে কাটার মধ্যে উঠায় আমাদেরকে কবরের পানে নিয়ে যাবে আল্লাহ আমাদেরকে আল্লাহ কবরে রাইকে দিয়া একটা একটা বাস রেখে দিবে আল্লাহ আল্লাহ বাসটা রেখে দিয়া আল্লাহ রাস্তা আস্তে মাটিগুলো চাপাতে থাকবি আল্লাহ আস্তে আস্তে কবরটা অন্ধকার হয়ে যাবে আল্লাহ অন্ধকার কবরে আমাদের সাথে থাকবে না আমার বা আমার বা থাকবে না আমার সাহস ছেলে অন্ধকার কবরে কিভাবে থাকবো মারু আল্লাহ তুমি আমাদের তৌবা কবুল করে রাও আয় আল্লাহ আজকে রাতের সব দিয়ে আমাদের কোমরের পাহাড়দারের ব্যবস্থা করে দিও আয় আল্লাহ ফুল সিরাজ যখন পার হতে দেবে আল্লাহ দুজকের উপর দিয়ে আল্লাহ তুলের চেয়ে শিকন তরবারের চেয়ে দাঁড়ালো ফুল সিরাজ কেমনে পার হবো আল্লাহ পাই না পাই আয় আল্লাহ আমরা পিপাসাই জাহান্নামের গরম পানি কে আল্লাহ আমাদের পেটের আতরিগুলো পানি হয়ে পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যাবে আল্লাহ নামের আজাব সহ্য করতে পারবো না আল্লাহ কবর আজাব সইতে পারবো না আল্লাহ সাপের কামড় সইতে পারবো না আল্লাহ জাহান্নামের আগুনে চলতে পারবো না আল্লাহ আয় আল্লাহ জাহান্নাম থেকে বছর আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়ের গুণা মাফ করে দাও মা বাবার গুণা মাফ করে দাও মসজিদের সমস্ত আজাদ পূরণ করে দাও মাদ্রাসার সমস্ত আজাদ পূরণ করে দাও ছেলে মেয়েদের জেহেনা বাড়ায় দাও আয় আল্লাহ হাটাজারি মাদ্রাসায় শান্তি নাজিল করে দাও আয় আল্লাহ হাটাজারি মাদ্রাসায় শান্তি নাজিল করে দাও আয় আল্লাহ বাড়ায় দাও দাড়িওয়ালা টুপিওয়ালার মান সম্মান বাড়ায় দাও আসমান থেকে রিজিকের পায়সারা করে দাও মাথায় দাড়ি রেখে গালে গা দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে আল্লাহ তুমি কারো কাছে হাত পাতায় আল্লাহ আমাদের ছেলে মেয়ে বিবির সামনে আমাদেরকে মুখটাকে নিচু করে দিও না আল্লাহ আয়াল্লাহ গায়ের থেকে রিজিকের ব্যবস্থা করে দাও আমাদের মহাতম সাহাবুজুর হায়াতে তৈবা নসিব করে দাও আয় আল্লাহ মত পঞ্চাশ মাদ্রাসার খেদমত করবার তৌফিক দাও আয় আল্লাহ এই মাদ্রাসা এই মসজিদ এলাকার জন্য দাও জান্নাতের দাও দাও এই মাদ্রাসা থেকে যত হাফেজে কোরআন আলেম হয়েছে আল্লাহ তুমি এই এলাকার জন্য তুমি রহমত বানায় দাও আয় আল্লাহ তাদের চাকরির ব্যবস্থা করে দাও আয় আল্লাহ যারা ব্যবসা বাণিজ্যে ব্যবসা বাণিজ্য বাড়াইয়া দাও যারা গাড়ি চালায় আল্লাহ তুমি এক্সিডেন্ট থেকে হেফাজত করে দাও যারা আল্লাহ আমাদের হানি সাহেব রাসে আল্লাহ আমাদের রাসে আল্লাহ আয় আল্লাহ আমাদের ইয়া আল্লাহ আমার পাশে বসে আছে আল্লাহ তারা শুধু তোমার রহমত চায় আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও তাদের পাকাদারের দিকে তাকায়া আমাদের হাত কেনা তুমি কবুল আর মঞ্জুর করে নাও আজকের আসলাহি জলসার যারা সকলের দানকে তুমি না যাতে জড়িয়ে বানায় দাও আয় আল্লাহ আজকের খাবারকে তুমি কবলার মঞ্জুর করে নাও কালকে শেষ পর্যন্ত তাকবার তৌফিক দাও আয় আল্লাহ এরকম ইসলাহি জলসা তুমি প্রতি মাসে মাসে সপ্তাহে সপ্তাহে করবার তৌফিক দাও আল্লাহর অলিদের মিলন মেলা বানায়া দাও আয় আল্লাহ এখান থেকে তোমার জিকির জারি করে দাও এখান থেকে দরুদ শরীফের আওয়াজ ফুটিয়ে দাও হাদিসের আলোর জ্ঞান তুমি জারি করে দাও এখান থেকে কোরআন হাদিসের জ্ঞান সারা পৃথিবীতে ছড়িয়ে দাও আমার প্রবাসী বিদেশের মধ্যে যারা বাইরে আছে আল্লাহ তাদের অবস্থা ভালো করে দাও যারা অসুস্থ বিমার থেকে সেবা দান করে দাও ইলাহি তবে তুমি কুল্লিল মাসি بإخلاص الرجاء للخلاص أقسنا يا غياث المستغيثين بفضلك يوم ما يؤخذ بالنواسي আয় আল্লাহ মৃত্যু আগে আগে আল্লাহ মদিনায় তৈবাতে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লামের রওজায় পাকে সালাম দেওয়ার তৌফিক দাও তোমার হাবিব বলেছেন রওজায় নবীকে সালাম দিলে আমার নবী হায়াত নবী রওজায় পাক থেকে সালামের জবাব দেয় আয় আল্লাহ মৃত্যুর আগে আগে আয় আল্লাহ নবীজিকে গিয়ে সালাম দেওয়ার তৌফিক দাও তোমার বাইতুল্লাহকে ঘুরে ঘুরে তাওয়াত করবার তাদেরকে বারবার যাবার তো দাও বেলায়েতের দরজা অন্তরের দরজা খুলে দাও অন্তরের কালো দাগ মুছে দাও অন্তরকে নৌরানিতা করে দাও আয় আল্লাহ আসমানে জ্ঞান দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের মা বোনদেরকে পর্দা নসীন বানায়া দাও স্ত্রীকে স্বামীর হক স্বামীকে স্ত্রীর হক আদায় করবার তৌফিক দাও মা বাবাকে ছেলে সন্তানের হক আদায় করবার তৌফিক দাও ছেলে সন্তান মা বাবার হক আদায় করবার তৌফিক দাও আমাদের ছেলে মেয়ে যারা বিবাহের উপযুক্ত আল্লাহ বিয়ের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ বিবাহ বিবাহের যোগ্য মেয়েদের বিবাহের ব্যবস্থা করে দাও যাদের ছেলে মেয়ে হচ্ছে না ছেলে মেয়ের ব্যবস্থা করে দাও যাদের বিদেশের বিষা ভিসা হচ্ছে না ভিসার ব্যবস্থা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যাদের ফসলে বরকত হয় না ফসলে বরকত দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যাদের বাড়ি নাই বাড়ির ব্যবস্থা করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন যারা বিভিন্ন বিভিন্ন রোগে ভুগতেছে আল্লাহ রোগ থেকে সেবাই করলিয়া নসিব করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন কাশ্মীরের মুসলমানদেরকে তুমি রহম করে দাও আয় আল্লাহ ফিলিস্তিনের আল্লাহ মুসলমান মুসলমানদেরকে তুমি রহম করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন সারা পৃথিবীর ইসলামের ঝান্ডাকে গোলন্দ করে দাও আয় আল্লাহ ইরাকের মুসলমানকে তুমি রক্ষা করো আল্লাহ আল্লাহ হাফেজে কোরআনের সিনাকে তুমি হেফাজত করে দাও আলেম ওলামারা ইয়া আল্লাহ হায়াত তৈবা নসিব করে দাও আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه ونور عرشه أجمعين اللهم اجعل آخر كلامنا كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته